কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহম্মা রব্বান নাস আধিবিল বাস ইশফি আন্তা শাফি লা শিফা ইল্লা শিফা ও শিফা উন লা ইগাদিরু সাকামা আবার পড়তেন আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপর আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শোনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক না তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেন না খোসায় খোসায় খুলবেন খুললা দেখবেন ভিতরে কি লেখছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিকিরা এজন্য তাবিজ তোমার নয় রোকিয়া করবেন ঝাড়ফুক করা না ঝাড়ফুক করা কি সুন্নাত সুরা ফালাক সুরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাহ দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসেনকে এই দোয়াগুলো পড়ে ফু দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখনো বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারির বর্ণনা আউযু এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যে মুখস্থ করবা মায়ের শিখাবা ছোট্ট শিখাবা এগুলো পরে ফু দিলে কোন জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি লাগে বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবের এক হাতের মধ্যে জান্নাতি চল্লিশ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপর বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই পড়ছে বিশ্বনবী চার মাস ছয় মাস লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়দনা জিব্রাইল আসলেন বললেন ও নবী দুইটা সূরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মুআউযিজাতান এই মুআউযিজ তাআবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সেটা ফালাক নাচ দিয়ে পড়বেন ঠিক কিনা ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া ফালাকার সুরা আয়াত আছে এগারোটা নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক একটা একটা আয়াত সাইয়েদ না জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে আল্লাহ 11টা আয়াত পড়া শেষ 11টা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা বেদনা হলে সিঙ্গা লাগাবেন সিঙ্গা সিঙ্গা লাগানো সুন্নাত কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পোকোয়ায় জুকোয়ায় সিঙ্গা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পোকোয়ায় জুকোয়ায় সিঙ্গা লাগে ওই সিঙ্গা না বিশ্বনবী যে সিঙ্গা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আল হেজামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপরে একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী নিজেও সিঙ্গা লাগাতেন সাহাবিদেরকেও সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সুরা ফাতিহা পরে ফু দিবেন সুস্থ করবে কে বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা সারে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিহা পরে ফুল দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমার লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে it's a very natural painkiller natural vaccine লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢাললেন সুস্থ করে দিবে কে আয়সায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক হয় চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয় রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্তর সু কালী কুত্তার গু এরকম সুমন্তর সু আছে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইথান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালিকুত্তার গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বোখারির বর্ণনা সাহাবি বললেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল কতিফু গানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কিডা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরা ডেকে বলে যাও ঝাড়ফুক করো বিশ্বনবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামড় দিয়েছে পায়ের এই জায়গায় কামড় দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সুরা ফাতিয়া পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবার সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবাকে টাস্কি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করেও খাইছে গোস্ত এখন চিন্তা করলো হায় রে কোরআন বেসা যে ছাগল লইলাম এটা জায়েজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীরে মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছি এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোস্ত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ এজন্য ঝাড়ফুক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে মনে থাকবে আল্লাহ সহি সমাজ দান করুক পড়ি আমিন